ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমরাও তোমাদের দুয়ায় ভালো আছে আজকে আমি বরাবরের মতোই আমার চ্যানেল থেকে চলে আসছি তোমাদের সাথে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে আজকের ভিডিওতে থাকছে আমি যেহেতু বৃহত্তর ময়মসিংহের মেয়ে সেজন্য আমাদের এলাকার একটা বিখ্যাত খাবার তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর সেটি হলো বড়ুয়ের টক আমার বড়ুয়ের টক রান্না করতে যে যে উপাদানগুলো লাগবে সেগুলো আমরা একবার দেখে নিই এখানে রসুন কুচি আছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি শুকনো বড়ই তারপর মাছ আছে এখানে ছোট ছোট পিস করে নিয়েছি মরিচের গুঁড়া লাগবে পরিমাণ মতো ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া তারপর লাগবে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো তেল চলুন দেখি আমরা কিভাবে এই তরকারিটা রান্না করতে পারি প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ এর গুঁড়া তারপর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর দিচ্ছি ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণ স্বাদ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি মাছ কুচি করে কাটা মাছগুলো এখন আমি এই সবগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব আপনাদের যদি হাত দিয়ে মাখতে সমস্যা হয় তাহলে গ্লাস দিয়ে মাখতে পারেন আমার কোনো সমস্যা হয় না তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি জুলের জন্য এটা যেহেতু টক পানি একটু বেশি দিতে হবে এখন আমি দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো আর লাগবে না এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে তরকারিটা চুলায় বসিয়ে দিয়েছি এখন এটা পানিটা না ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর পানিটা ফুটে আসলে আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিব তরকারিটা এখন বলক চলে আসছে আর এখন আমরা এটার মধ্যে বড়িগুলা শুকনো বড়িগুলা দিয়ে দিব টক বড়িগুলা দিয়ে দিব এখন এটা পাঁচ মিনিটের মতো জাল করব জাল করে নামিয়ে দিব আমার এই ধরনের ভিডিওগুলো যদি ফ্রেন্ডস তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইকস কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো কারণ তোমাদের লাইকস কমেন্ট শেয়ার আমাকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু